আমরা একটা বিজনেস কার্ড বানাবো তখন আমাকে বিজনেস কার্ড বানাইতে হলে আমাকে ফাইল ফাইল থেকে নিউ নিউতে গিয়ে business card US I N E US I N E business card okay দিলাম ওকে দেওয়ার পর আমার এটা আসতেছে কন্ট্রোল আর দিব আর দেওয়ার সাথে সাথে আমার এখানে একটু সামান্য জায়গায় খালি রাখবো কি জন্য আমার কাটা পড়বে সেই জন্য যদি প্রিন্ট করাতে চাই সেই জন্য কাটা পড়বে সেই জন্য আমি একটু সামান্য রুলার দিয়ে ঠিক করে নেব এটা আমি এটাকে ঠিক করে নিচ্ছি নিলাম এর বাইরে অংশ আমার লেখাটা এর বাইরের অংশ ভিতরে থাকবে বাইরে অংশ যাবে না বাইরে যাবে মানে আমি এটা কাটার জন্য নির্দেশ দিচ্ছি কেটে গেলে আমার কোনো সমস্যা নেই সেটা তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে লক আনলক করলাম আনলক করে আমি এখানে একটা কালার প্যানেল আমি একটা run run pixie are you an run pixie পিক্সিটা পিক্সি নামে একটা সফটওয়্যার আছে ওইটা colour pick coder colour code pick করার জন্য এটা যদি আমি লিখি এখানে P I X I E pixie colour code picker download লিখে সার্চ দিয়ে যদি আমি এটা কি ডাউনলোড করতে পারবো এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব ডাউনলোড করে কি নেক্সট নেক্সট ফিনিশ দিয়ে ইনস্টল করে নেবে এরপর এটা ক্লিক করলে এরকম আসবে আমি যদি কন্ট্রোল অল্টার সি দিয়ে ফেলি সাদা সাদা কালার কোড কি এটা কপি হবে সে এটা ইনস্টল দিয়ে নিব তো আমি এই কার্ডটা control alter C copy copy করলাম আমি এখানে কালারটা দিয়ে দিলাম এই কোডটা পেস্ট করলাম এখানে ওকে ওকে এটা হচ্ছে ফোরগ্রাউন্ডে হবে হুম কন্ট্রোল ব্যাক স্পেস এই কালারটা দিলাম দেওয়ার পর আমি এখানে এখান থেকে ধরে শুরু করে এ পর্যন্ত দিলাম একটা লেয়ার নতুন ক্রিয়েট হয়েছে আমি এখানে কালার চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আমি এখানে যাব এখানে গিয়ে এই কালার কোডটা দিব কোন ভাই ওকে কালারটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম রাইট বাটন ক্লিক করে ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েডে ক্লিক করে আমি এটাকে একটু বাগা করে দিলাম এসে বাগা করে দিয়ে রাইট বাট ওকে দিলাম ইয়েস তারপর আমি রাইট বাটন ক্লিক করে রিসাইজ এটাকে কপি করলাম ডুপ্লিকেট করলাম কপি করার পর কন্ট্রোল টি দিলাম যেটা কপি করার অংশ সেটা টি দিয়ে ইমেজ ওকে দিলাম এই ইমেজে সিলেক্ট আছেন আমি ইমেজে গিয়ে এডিটে গিয়ে এডিট থেকে ট্রান্সফর্ম হরিজেন্টালি এটা ট্রান্সফর্ম হয়েছে কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল টি দেওয়ার পর আমি এটাকে কি একটু ঘুরে দিব ঘুরে দিলাম ঘুরে দিয়ে এটাকে এভাবে রেখে দিলাম ইয়েস দিলাম ওকে দিয়ে আমি এটাকে রিসাইজ করবো আবার এটা রিসাইজ আছে শিপ চেপে ধরে সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার মানে দুইটা একসাথে হয়ে গেছে তারপরে আমি আরেকটা নিব একটা বক্স নিব এটাকে কালার দিব এটা দিলাম দেওয়ার পর টি দিলাম টি দিয়ে আমি এটাকে এই এর মাপে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এটাকে আর একটু এবার আবার পাকা করে নেব ঠিক আছে নিয়ে এটাকে ওকে দিলাম ইয়েস ইয়েস দিয়ে রিসাইজ লেয়ার দিলাম লেয়ারে সাইজ দিয়ে এটাকে নিচে এনে রাখলাম কন্ট্রোল টি দিলে এটাকে দেখা যাচ্ছে হুম তারপর আমি আমি এখন কী করবো ইয়েস দিলাম ইয়েস দিয়ে এটাকে কী করবো রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করে সিলেক্ট পিক্সি সিলেক্ট পিক্সি দিয়ে সিলেক্ট পিক্সি দেওয়ার পর আমি কি সিলেক্ট সিলেক্ট থেকে ইনভার্স এর মানে ভিতরের অংশটা এটা আমি যদি এখানে সিলেক্ট ফিক্স দিয়ে এখানে যদি সিলেক্ট ফিক্স দিই এখানে যদি সিলেক্ট ফিক্স দিই ঠিক আছে সিলেক্ট ফিক্স দেওয়ার পর ব্রাশ টুল নিব ব্রাশ টুল নিয়ে এই ব্রাশের কালারটা একটু কড়া করে দিব কালো একটু ব্রাশে চেঞ্জ করে নিই একটু ড্রাইভিংটা নিই মানে একটু ভালো এই দেখা যাচ্ছে তারপরে ব্রাশ টুলটা নিলাম নিয়ে এটা মুছে দিই একটু মুছে দেওয়ার পর অংশে দিলাম আচ্ছা দেওয়ার পর মুছে দিলাম মুছে দেওয়ার পর এটা আর একটু মুছে দিই দেওয়ার পর আমি যদি এখান থেকে আসি এখানে আবার ব্রাশ টুল নিই ব্রাশ টুল নিয়ে যদি এখান দিয়ে আবার দিই এখানে আবার দিচ্ছি দেওয়ার পর আমার কি হচ্ছে একটু কালো টাইপের হয়ে গেছে এটা দেওয়ার পর ব্লেস টুল নিলাম ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটা ছোটো করলাম ছোটো করে একটু মুছে দিলে তার মানে এখন যদি কন্ট্রোল ডি সিলেক্ট দিই তাহলে এটা কি দেখাচ্ছে একটু আলাদা দেখাচ্ছে না এখানে কি দিব ব্রাশ নিব ব্রাশ নিয়ে এই ব্রাশটা নিব এখান থেকে ব্রাশগুলো দিব এটা এগুলো কীভাবে আনছি এখানে এই ব্রাশের আইকনগুলো আমি যেগুলো কপি করে ওখান থেকে ঝামেলা করে আনতে সেগুলো কীভাবে আনছি এখানে যদি লিখে সার্চ দিই ফটোশপ দিয়ে ফটোশপ সিসি শেপ ডাউনলোড এটা লিখে সার্চ দিলে অনেকগুলো শেপ আসবে অনেকগুলো শেপ আসার পর এই শেপগুলোকে অনেকগুলো শেপ আসার পর এই শেপগুলোকে ডাউনলোড করবো এগুলো এগুলো ঢুকে এটা ডাউনলোড করব ঠিক আছে ডাউনলোড করার পর ডাউনলোড করার পর তারপরে এগুলো এরকম একটা ফাইল থাকবে এরকম একটা ফাইল শেপ এরকম একটা ফাইল থাকবে এই ফাইলগুলোকে কি করব এই ফাইলগুলোকে এই এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে লোড শেপ জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে লোড দিব শেষ কাজ শেষ এটা এখানে চলে আসবে এখন এটা আছে তো আমি এটা নিলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কালার দিলাম হোয়াইট হোয়াইট হচ্ছে হোম তারপরে আরেকটা নিলাম মেসেজ বক্স এটাকেও সিলেক্ট করে কালার দিব হোয়াইট পেন্সিল আর একটা নিব এটা কোনটা লাগতেছে আমি এগুলো শেপ আছে হোম নিলাম বাড়ি নিলাম এখান থেকে যেটা যেটা আমার দরকার কন্ট্রোল কি দিয়ে আবার পরে করতে পারবো কন্ট্রোল কি দিয়ে বারো ছোট করে নিব তাহলে আমার সেপগুলা চলে আসলো ওকে এটাকে কি কেন দিলাম এটাকে ওখানে দিলাম তিনটা হয়েছে না এই তো একসাথে সিলেক্ট করে রিসাইজ রিসাইজ দেখে মার্চ ঠিক আছে একসাথে হয়ে গেছে এগুলো এখন এগুলো নাড়াচাড়া করলে একটাই নাড়বে এগুলো তিনটাকে নাড়লে একটাই নাড়বে যদি এগুলো সবগুলোকে একসাথে নাড়ি এটা তিনটাকে এটা একটু বাইরে আছে এদিকে এটা ঠিক করে দিই ঠিক করলাম তারপর শেপটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম ঠিক আছে ওকে তারপর আমি এখানে দিতে পারবো কি দিদার কন্ট্রোল জেট সাদা করে দিই কালারটা সাদা করে দিলাম ওরা এটাকে করে দিলাম আর এটাকে করে দিলাম সিম্পল লেখা দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে দিলাম এটাকে এটাকে কি দিব মেসেজ আচ্ছা মেসেজ দিব যে zero one eight two one five double one seven four three যে কোনো কিছু দেওয়া যায় আপনি যেটা ইচ্ছে দিবেন আর কি ঠিক আছে তারপর এখানে কি Facebook fb slash otc fail otc fail ठीक है से ठीक है से এটা হচ্ছে কি আমার এই এত এতটুকু পর্যন্ত আমার টি আমি চাইলে এখানে একটা লগো দিতে পারি না ওপেন ওপেন থেকে কি ইমেজ ইমেজ থেকে কি ইমেজ থেকে ওপেন লগো লগোটার মোবাইল ক্লিক করে নিয়ে যেতে পারতেছি না দেখে কি এখানে চলে আসছে এটাকে সবার উপরে তুলে দিই ঠিক আছে তাহলে আমি কি করতে তাহলে আমার এটা বিজনেস কার্ডটা হয়ে গেল এভাবে করে একটা আমরা বিজনেস কার্ড তৈরি করব সেভ দিব save as JPG format JPG format আমি যে ফোল্ডারে সিলেক্ট করতে চাইবো ওই ফোল্ডারে কি সিলেক্ট করতে পারবো কি কোন ফোল্ডারে আমি চাচ্ছি রাখতে সেভ ইয়েস ওকে শেষ আমার বিজনেস কার্ড হয়ে গেল আমি পিএইচডি ফাইলটা সেভ করে রাখতে চাইলে সেভ পিএইচডি ফাইল পেশ ওকে শেষ থ্যাংক ইউ